প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ঐতিহাসিক এবং মৌলিক ভুল করলেও রাশিয়াকে অপমান করা উচিত নয় ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাকোর এমন বক্তব্যকে ভালোভাবে নেয়নি কিয়েভ ম্যাকোর বক্তব্যের প্রতিবাদে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন রাশিয়াকে তার অবস্থানেই রাখা উচিত শুক্রবারে এক সাক্ষাৎকারে ম্যাকো বলেন রাশিয়াকে অপমানিত করা উচিত নয় আমরা যেন কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করে আলোচনার পথ প্রস্তুতি করতে পারি এরপরেই টুইট বার্তায় দিমিত্রা কুলেবা বলেন এই ধরনের প্রস্তাব কেবল ফ্রান্সকেই অপমান করবে এবং অন্যরাও একই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে কিয়েবের পক্ষ থেকে বলা হয়েছে যে রাশিয়াকে ইউক্রেনের কাছ থেকে ছাড় পাওয়া উচিত নয় কারণ রাশিয়ার অভিযানকে আন্তর্জাতিকভাবে নৃশংস আগ্রাসন বলে নিন্দা জানানো হয়েছে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে পুতিনের নির্দেশে বিশেষ সাময়িক অভিযানে নেমেছে রুশ বাহিনী এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিনসহ ঘনিষ্ঠজনদের উপর নিষেধাজ্ঞাও দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যুদ্ধবন্ধে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট আলোচনায় সুযোগ তৈরি করার চেষ্টা চালিয়ে যাবে ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাকো তবে রাশিয়াকে অপমান করা উচিত নয় এমন বক্তব্য তুলে তোপের মুখে পড়লেন তিনি